কিবোর্ডে মানে উপরে বাংলা সিলেক্ট করে দেওয়ার পর বিজয় বাহান্নতে তারপরে কিবোর্ডে কি জানি ক্লিক করতে হয় ওই বাংলাটা ইয়ে রাখার জন্য control control control alter B control alter B আমি এখানে দুইটা লেয়ার নিচ্ছি একটা লেয়ারে জি আছে একটাতে সাদা ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ। আমি সাদাটাকে একটু অ্যাশ করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে ঠিক আছে এখন এটাতে আমি একের পর এক স্টাইল দেব এটাকে বলা হয় লেয়ার স্টাইল হ্যাঁ করছি আমি যে লেয়ারটা স্টাইল করব সেই লেয়ারটাকে সিলেক্ট রাখলাম এটা হচ্ছে জি লেয়ারটাকে আমি স্টাইল করবো আমি যদি এই জি লেয়ারের ডান পাশে কর্নারের দিকে ডাবল ক্লিক করি তাহলে লেয়ার স্টাইলের প্যালেটটা চলে আসে আচ্ছা আবার যদি নিচে এফেক্স নামের একটা অপশন আছে এখানে গিয়ে ওই অপশনগুলোও পাব ঠিক আছে যে কোনো একটাতে ক্লিক করলে চলে আসবে প্রথমটাতে করে না না সিলেক্ট করার না এটাতে আমি স্টাইল দেব এটাতে স্টাইল দেবো যে স্টাইলগুলো দেবো সেই স্টাইলের অপশনগুলো নিয়ে আসার জন্যে আমি জাস্ট লেয়ারের ডান পাশে ডবল ক্লিক করব কিংবা থেকে এখান থেকে এটার কাজই হচ্ছে গিয়ে স্টাইল করা আচ্ছা। মানে হ্যাঁ এখানে দেখেন যে কয়েকটা স্টাইল ডিফল্ট দেয়া আছে প্রথম স্টাইলটা হচ্ছে কি না মানে কিছুই নাই তারপরে একটা স্টাইল আছে দেখেন হ্যাঁ। এটা দিলে একটা স্টাইল হয়ে গেল যখন আমি তারপর আর একটা স্টাইল এরকম অসংখ্য স্টাইল আছে এখানে আপনারা এখানে সেটিংয়ের থেকে আরও অসংখ্য স্টাইল এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারবেন আচ্ছা এখান থেকে নিয়ে আসেন বাটন স্টাইল আছে এখানে ওকে নেয় এর ফোল্ডারের ভিতর নেয় আমাদের লোড করতে হবে আর আসছে আসছে এই যে দেখেন এগুলো বাটন স্টাইল আমরা যে বিভিন্ন বাটন তৈরি করি না আসছে আসছে অটোমেটিক মানে হয়ে যায় ঠিক আছে এখানে আরও কিছু আছে ওকে দেন অসংখ্য স্টাইল আছে হ্যাঁ লোগোকে স্টাইল করার ক্ষেত্রে যে কোনো ইফেক্টকে স্টাইল দেওয়ার জন্যই কাজে দেবে এখানে অনেক কিছু আছে টেক্সট স্টাইলটাই দেখি দেখেন তারপরে লার্জ এখানে কীরকম দেখাবে স্টাইলটা সেখানে আছে আমি লার্জ লিস্ট দিতে পারি কিংবা এখানে স্মল থাম্বনেল লার্জ থাম্বনেল দিলে এরকম আসবে স্মলটা দিলে এইরকম দেখাবে ঠিক আছে এটাই রাখি আমি আর এখান থেকে আমি হচ্ছে বাটন যে কোনো একটা নেই ওকে এই স্টাইলগুলো চলে আসছে দেখেন ঠিক আছে অসংখ্য স্টাইল আছে যে স্টাইল খুশি আপনি ব্যবহার করতেন যখনই আমি একটা বাটনে ক্লিক করতেছি তখন দেখবেন যে এখানে কয়েকটা অপশনে সিলেক্ট হয়ে যাচ্ছে একটা হচ্ছে কি দেখেন এখানে অ্যাম্বুশেড টেক্সচারটা সিলেক্ট হয়ে গেছে তারপরে প্যাটার্ন ওভালে সিলেক্ট হয়ে গেছে এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়ে এটা তৈরি করছে আর কি আমরা এই জিনিসগুলোই করবো প্রথমে যে অপশনটা আছে এটাকে আমরা পরে শেষে শিখবো আমরা একেবারে শেষের থেকে শুরু করব এগুলো বন্ধ করে দেই আমরা একেবারে শেষের থেকে শুরু করব প্রথমটা হচ্ছে ড্রপ শ্যাডো স্যার আমার ড্রপ শ্যাডোতে কেন যেন ওই অ্যাঙ্গেল ওইটা আসে না ওই অ্যাঙ্গেল ওই অপশনটাই নাই কি বলে আসছে অবশ্যই না স্যার না আমি ড্রপ শ্যাডোতে অনেক কিছু কাজ করছি আচ্ছা এখান থেকে আপনারা ড্রপ শ্যাডোর ডিসটেন্স বা দূরত্ব নির্ণয় করতে হ্যাঁ, পারবেন স্যার ওইটা নিয়ে আসেন দেখি ওই অ্যাঙ্গেল আর ডিসটেন্স কি জানি দেখতে হবে আপনারা আচ্ছা আমি পিকচার তুলে কালকে নিয়ে এসে দেখাবো আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে স্পিড দেখেন শার্প হচ্ছে এবং একটু ব্লার হচ্ছে শ্যাডোর গতি এটা নির্ভর করে না না এটা স্পিড দেখেন আর তৃতীয়টা সাইজ যেটা সেটা ব্ল্যার করে আপনি যত বাড়াবেন তত ব্ল্যার হবে ওপরে আছে ব্লেন্ডিং মুড আছে এখানে মাল্টিপাই রাখেন সমস্যা নাই তারপরে অপাসিটি আছে অপাসিটি কম বেশি করলে এটা হালকা হবে এবং ডার্ক হবে ঠিক আছে এরপরে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল ঘুরে দিলে কি হবে ছায়াটা মানে এক পাশে আলো করলে আর এক পাশে তো ছায়া পড়ে তাই না অন্য পাশে চলে যাচ্ছে এই ছায়ার বিষয়টা কি কীভাবে এই ছায়াগুলো তৈরি হয়েছে জানেন ছায়াগুলো তৈরি হয়েছে যে এক পাশে ডার্ক এবং আর এক পাশে অপাসিটি চলে আসছে এক পাশে ফিল আছে আপনার যে ভেতরের পাশে দেখেন এর ফিল আছে তাই না আর বাহিরের দিকে যত যাচ্ছে তত অপাসিটি হচ্ছে জিনিসটা কীরকম আমরা যদি একটা গ্রেডিয়েন্ট নিই গ্রেডিয়েন্টের এক পাশে যদি আমরা কালার দিই ক্যান্সেল করি মনে করেন আমরা একটা গ্রেডিয়েন্ট নিলাম একটা ফিল্ড নিলাম আচ্ছা আসেন ওয়ালাইকুম আসসালাম গ্রেডিয়েন্ট নিলাম গ্রেডিয়েন্ট নিয়ে এটাকে জিরো করে দিই আচ্ছা এর এক পাশে যদি অপাসিটি রাখি এক পাশে ডার্ক রাখি তাহলে কি হবে গ্রেডিয়েন্টে যাই এটাকে সাদা এখানে আমি অপাসিটি দিয়ে দেব জিরো এই পাশে নাই এই পাশে আছে কালার শ্যাডোটা ওইভাবেই তৈরি হয় এক পাশে সলিড তৈরি হয় আর এক পাশে অপাসিটি থাকে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি এটা আমার দরকার নাই ডিলিট এটা সিলেক্ট করে আমরা আবার এখান থেকে ড্রপ শ্যাডোয় যাব নিচে আমরা ড্রপ শ্যাডোর কাজ করতেছি ড্রপ শ্যাডোতে ক্লিক করি এটাই চলে আসলো ঠিক আছে এখানে দেখেন কন্ট্রোল একটা অপশন আছে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করতে পারেন এখানে বিভিন্ন ধরনের কন্ট্রোল আছে এটা কিভাবে কাজ করে ওই যে আমি বললাম এক সাইডে ফিল থাকে আর এক সাইডে অপাসিটি থাকে আচ্ছা এখানে যদি আমরা এই ছবির উপরে ক্লিক করি তাহলে এই অপশনটা আসে ওপরে যেটা আছে সেটা কিন্তু অপাসিটি আমরা একটু বাড়ায় ক্যান্সেল করি আগে ইয়েটা বাড়ায় সাইজ বাড়ায় দেয় বোঝার জন্যে সাইজটা বাড়ালাম ঠিক আছে বোঝার জন্য বাড়াই দিলাম জিনিসটা বোঝার জন্য আর কি এখানে ক্লিক করলাম এবার দেখেন এটাকে যদি আমি নিচের দিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে ওই ও ভেতরের যে ভেতর দিকে যে ফিল অপাসিটি ছিল সেটা কমে যাচ্ছে আর এইদিকে যদি এটাকে যদি আমরা আমি ওপর দিকে নিয়ে যাই তাহলে কি হয় বাহিরের দিকে যে বাহিরের দিকে যে অপাসিটি ছিল সেটা বেড়ে যাচ্ছে এখন এটাকে যদি আমি উল্টায়া দেয় এটা নিচে দিলাম এটা উপরে দেন তাহলে কি হলো ভিতর দিক থেকে অপাসিটি হলো বাহির দিক থেকে ফিল হয়ে গেল বুঝতে পারছেন এইভাবে আমরা বিভিন্ন শেপ করে এই কাজগুলো করতে পারি এটাকে আমরা ওপরের দিকে দিই এটাকে আমরা নিচের দিকে দিই এইভাবে এইভাবে কিরকম হলো বোঝা যাচ্ছে একটা মজা আসলো না আমরা এটা নিয়েও খেলা করতে পারি ক্যান্সেল করি এখানে দেখেন এই রকম রেডিমেড কিছু দেয়াই আছে এগুলো রেডিমেড ওইভাবেই তৈরি করা আছে এখানে ক্লিক করলে দেখবেন যে এরা কিভাবে তৈরি করছে এইভাবে তো এই তিনটা পয়েন্ট তৈরি করছে এখানে একটা দিছে এখানে একটা দিছে এখানে একটা দিছে ক্যান্সেল এখানে ক্লিক করে করে দেখবেন একটা একটার পর একটা নিয়ে আসবেন এটা কিভাবে তৈরি করছে দেখেন একটু টেকনিক খাটায় তৈরি করছে এই জিনিসটা ইচ্ছা মতো আপনারা তৈরি করতে পারবেন দেখেন কিভাবে এটা তৈরি করছে কিভাবে তৈরি করছে দেখেন আচ্ছা এটা তৈরি করবে কিভাবে প্রথমে এটাতে যাই এখানে যদি একটা ক্লিক করেন একটা পয়েন্টার তৈরি হবে এখানে একটা ক্লিক করলে একটা পয়েন্টার যত ক্লিক করবেন তত পয়েন্টার কি হ্যাঁ তারপরে এগুলোকে নাড়াচাড়া করতে পারেন ঠিক আছে পারবেন না এটা করতে হ্যাঁ, হ্যাঁ। এইভাবে আপনারা শ্যাডোগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন ক্যান্সেল করলাম নিচে যেটা আছে সেটা নয়েজ নয়েজ হলে কি টেলিভিশনে ঝিঝিরি আসতো না আগে হ্যাঁ। এই ঝিঝিরি আসবে নয়েজ বাড়বে সব জায়গার নয়েজ মানে এটা হ্যাঁ এখন অনেক কিছু করার পরে মনে হচ্ছে না আমি আগের জায়গায় ফেরত যাব সেক্ষেত্রে নিচে দেখেন রিসেট টু ডিফল্ট এখানে ক্লিক করলে সব কিছু oh, আগের পজিশনে চলে যাবে হ্যাঁ। মান টান সবকিছু আগের পজিশনে চলে যাবে অনেক ওলট পালট কাজ করার পরেও সে আগের পজিশনে আপনাকে নিয়ে যাবে আর কোনো কাজ করার পরে আপনার মনে হচ্ছে যে এই সাইজটা একটু বাড়ায় দেয় ডিস্টেন্স একটু বাড়ায় দেয় এটা আমার ডিফল্ট থাকবে তাহলে এখানে মেক ডিফল্টে ক্লিক করলে এটা ডিফল্ট হয়ে যাবে আচ্ছা আর একটা কাজ দেখাই আমি একটা শেপ নেই একটা শেপ নিলাম ঠিক আছে শেপে কালার দেই স্টোভটা আগে গায়েব করলাম একটা কালার দিলাম এখন করব কি এটাতেও ড্রপ শ্যাডো দেব এটাতেও আমি ড্রপ শ্যাডো দেব এটাতে ড্রপ শ্যাডো দেই ওকে এটাতেও ড্রপ শ্যাডো দেই এই যে ওপরেরটাতে যে শ্যাডো দিলাম আমি এটা কপি করে নিচে নিয়ে আসতে পারি নিচেরটাতেও দিতে পারি দেখেন এই ইফেক্ট লেখার উপরে ক্লিক করব দেখেন এইটা লেয়ারে যখনই আমি কোনো ইফেক্ট দেবো এখানে নিচে লেখা আসবে ইফেক্ট হ্যাঁ, নামে আসবে কি দিছি ড্রপ শ্যাডো দিছি এখানে একটা চোখ আছে এখানে একটা চোখ আছে আমি চোখটা উঠাই দিলে কি হবে ড্রপ শ্যাডো নাই হয়ে গেল আবার চোখে ক্লিক করলাম আমি একাধিক ইফেক্ট দিতে পারি অনেকগুলো ইফেক্ট আছে সবগুলো এখানে শো করবে সেগুলো আলাদা আলাদাভাবে এগুলোকে আমরা হিডেন করে দিতে পারবো চোখ উঠে দেওয়া মানে হিডেন করে দেওয়া এখন এটাতে ইফেক্টটাকে আমি কপি করতে পারি রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল তারপরে যে লেয়ারে দেবো সেই লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দেখেন এখানে চলে আসছে আসছে না আমরা লেয়ার স্টাইল একটা স্লাইড থেকে আর একটা লেয়ারে কপি পেস্ট করতে পারবো আচ্ছা এবার আচ্ছা এবার আমি হচ্ছে ইয়াতে যাই আবার এখানে যাই এখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে আমি এক একটা আমি প্রদীপ একটা প্রদীপ রাখছি মনে করেন মাঝখানে ঠিক আছে আমি একটা প্রদীপ রাখছি মাঝখানে সে যদি প্রদীপ মাঝখানে রাখি তার অপোজিটে যাবে হচ্ছে গিয়ে হ্যাঁ? মানে আলোটা অপোজিটে ছায়াটা অপোজিটে যাবে আমি একটা প্রদীপ রাখি মনে করেন এটা একটা নিরাম এখানে একটা প্রদীপ রাখছি এই প্রদীপের মনে করেন একটা প্রদীপ রাখছি সাদা রঙের ঠিক আছে এখন ছায়াটা যাবে তো অপোজিটে এটা এই দিকে যাবে ওটার ওই দিকে যাবে আচ্ছা ড্রপ শ্যাডোতে যাই কিন্তু দেখা যাচ্ছে কি যে আমার এখানে দুইটা একই দিকে আছে আমি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করি কি হয় দুটারই অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে কিন্তু কিন্তু এটা তো কাম্য না একটা একটা সিলেক্ট করলেও কাজ করবে না তাহলে দেখেন এখানে লেখা আছে use global light use global light মানে কি গ্লোবাল মানে কি সম্পূর্ণ সব কিছু মিলেই গ্লোবাল এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো এক জায়গায় হয়ে আছে একসাথে কাজ করবে গ্লোবাল লাইট আমি যে এই টিক চিহ্ন উঠাই দেই তখন আমি আলাদা আলাদাভাবে এটাকে কাজ করতে পারবো বুঝতে পারছেন তখন আমি এটাকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো আমি টেক্সটের লেয়ারে যাই দিয়ে এটাতে সিলেক্ট করি ড্রপ যাই গিয়ে এই গ্লোবালটা উঠাই দেই দেওয়ার পরে এখান থেকে টেক্সটেরটা আমি লেয়ারটা দেখেন এটা চেঞ্জ করতেছি এটা চেঞ্জ হচ্ছে এটা এই পাশে চলে গেল আমার যে পাশে দরকার এটাকে সেই পাশে দিয়ে দিচ্ছি সায়াটাকে এই দিকে আমার ছায়াটা দাও দিলাম ওকে করলাম এবার এটা এখানে গিয়ে এর ইফেক্টের ইফেক্টের উপরে ডবল ক্লিক করলেও এটা চলে আসবে এরপরে আসার পরে আমি এর করব কি ড্রপ শ্যাডোতে যাব ড্রপ শ্যাডোতে সিলেক্ট করে যাব শুধু টিক চিহ্ন দিলে ওটা কাজ করবে কিন্তু যদি ওর প্রপার্টিস নিয়ন্ত্রণ করতে চায় তাহলে এই ড্রপ শ্যাডোর উপর ক্লিক করতে হবে তাহলে এরকম ব্লু হয়ে যাবে তখন এই অপশনগুলো আসবে অনেকে করে কি এই টিক চিহ্নতে ক্লিক করে ক্লিক করে স্যার আমার তো হচ্ছে ইনার শ্যাডোর আইটেমগুলো আসতেছে না কেন কারণ আমি ইনার শ্যাডোটা সিলেক্ট করিনি এগুলো আসে না আসেই না আমি আপনাকে পিকচার দিব নি আচ্ছা এটাকে আমার অপোজিট দিতে দিতে হবে এই পাশে এটাকে অপোজিট দিকে দিয়ে মানে ওটার কোনো ওয়ে নাই আচ্ছা। ঠিক আছে তাহলে আমরা দুই পাশে দুইটা রিয়া শ্যাডো দিতে পারছি আচ্ছা ওকে এটা গেল আমাদের ড্রপ শ্যাডোর বিষয় সিসিতে আছে কি সিসিতে হয় কি যে এই যে ড্রপ শ্যাডো একটা দিলাম না এটাকে কপি করা যায় ডুপ্লিকেট করা যায় দেখি এখানে আছে নাকি নাই এটাতে নাই রাইট বাটন নাই সিসিতে দেখবেন প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নে ক্লিক করলে এই ড্রপ শ্যাডোটা আবার কপি হয় আমি এর উপরে আর একটা ড্রপ শ্যাডো দিতে পারি সেটার কালার ওপর থেকে এরকম করে চেঞ্জ করে দিতে পারি বুঝতে পারছেন সিসিতে এটা সিএস সিক্সে একটাই হয় কিন্তু এর পরের ভার্সনগুলো সিসির থেকে করছে কি একটা প্লাস চিহ্ন রাখছে ওখানে ক্লিক করলে আর একটা আসে আসে না আপনার ওখানে নাই সিসিতে আছে একটা প্লাস চিহ্ন আছে ক্লিক করলে আর একটা ড্রপ সেটা আসে আসে না কিন্তু সিএস সি এ নাই আচ্ছা গেল এটা গেল তারপরে আছে হচ্ছে গিয়ে এটা তো ড্রপ শ্যাডো গেল ড্রপ শ্যাডো কি বাইর সাইডে হয় না এখন আউটার গুলো দেখেন পরের অপশনে আউটার গ্লো আউটার গ্লো যখন ক্লিক করব তখন দেখেন কি অবস্থা হলো বোঝা যায় কিছু কিছু বোঝা যাচ্ছে না outer glow outer glow glow মানে উজ্জ্বল করে দেয় বাহির পার্শ্বকে আউটকে আউট বাহির পার্শ্বকে এ উজ্জ্বল করে দিছে এটার আপনারা হচ্ছে গিয়ে অপাসিটি কম বেশি করতে পারবেন নয়েজ দিতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে সলিড কালার এখান থেকে আপনার সলিড কালার কালার চেঞ্জও করে দিতে পারবেন ঠিক আছে এটা সলিড কালার কালার চেঞ্জ করতে পারবেন আবার এখানে গ্রেডিয়েন্ট কালার আছে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন এই জায়গা থেকে আপনার কালার চেঞ্জ করে দেন সেই অনুযায়ী কারার হবে আর এখানে আছে যে স্পিড আছে সাইজ আছে এগুলো এগুলো দিয়ে আপনারা কম বেশি করতে পারবেন দেখেন ঠিক আছে এগুলো কখন লাগবে যখন মনে করেন যে আপনি এই জিনিসটা আমার আমাদের খুব কাজে লাগবে যখন মনে করেন কোনো মোমবাতি জ্বালালেন মোমবাতির প্রদীপ দিচ্ছেন আপনি সেক্ষেত্রে প্রদীপের চারপাশে আলো ছড়ায় যাবে না হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে ওই গ্লোটা তৈরি করব আবার এখানে যাই আচ্ছা এখানে ওই জিনিসগুলো একই আছে দেখেন সবগুলো সেম সবগুলো সে সব এক আচ্ছা তারপরে আছে প্যাটার্ন ওভারলে এখান থেকে আমরা যে কোনো প্যাটার্ন দিতে পারি প্যাটার্ন আমরা তৈরি করতেও পারি তৈরি করেও এখানে নিয়ে আসতে পারি কীভাবে প্যাটার্ন তৈরি করে একটা তৈরি করবো ফাইল নিউ একটা ডকুমেন্ট নেই নেই খুব ছোট একটা নেই আমি নেই হচ্ছে দশ বাই দশ নিলাম ঠিক আছে হ্যাঁ চতুর্ভুজ শুধুমাত্র চতুর্ভুজে এটা করবো আমি দুইটা শেপ নিয়ে কাজ করি প্রথমে একটা বৃত্ত নিলাম ঠিক আছে একটা বৃত্ত নিলাম এরপরে করব কি আমি একটা আচ্ছা আমি অর্থবিদ্যা এবং কত বড় হলো ছোট হয়ে গেছে আর একটু বড় নেই এটাকে বড় করবো কিভাবে ইমেজ সাইজ থেকে বাংলাদেশে ওখানে একশো করে দিতে দেখুন কী হয় তাহলে বোঝা এখানে একটা বৃত্ত নিয়েছি ঠিক আছে এই বৃত্তকে কপি করি এখানে এখানে একটা বৃত্ত নিলাম দেখি দেখি Thank you. এখন এটা মিডিল বরাবর পড়ছে কিনা বোঝার জন্য কি করব আমি বোঝার উপায় কি হ্যাঁ মাছ বরাবর পড়ছে কিনা বোঝার জন্য উপায় কি আচ্ছা দেখেন এটাকে মুখ তুলতে যদি একটা লেয়ার সিলেক্ট করি তারপরে যদি আমি কন্ট্রোল চেপে আর একটা লেয়ার সিলেক্ট করি তাহলে কি হয় আমি মনে করি একটা লেয়ার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে শিপ চেপে এই ছবির উপরে আর একটা জায়গায় ক্লিক করলাম ক্লিক করলে দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেল উপরে দেখেন অ্যালাইনমেন্টের কিছু বাটন আসছে এই দুটাতে আমি ক্লিক করলাম এটা করলো কি দুইটাকে একবার সমানভাবে অ্যালাইনমেন্ট করে দিলাম ঠিক আছে এটাকে আমি মিডিল বরাবর নিয়ে যাই আমি ওপরেরটা এবং নিচেরটা শিপ চেপে আবার করবো কি নিচেরটায় ক্লিক করবো করে দেখেন এইদিকে লম্বার দিকে যে মিডিল করে দেওয়ার সেটাতে ক্লিক করবো এটা মিডিল করে দিছে দুইটা একেবারে নিখুঁতভাবে আর এখন চেষ্টা করি দেখি এটাকে ইয়া করা যায় কিনা কন্ট্রোল আর চাপবে কন্ট্রোল রুলার আসবে এখন নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে সাদা এটাকে ডবল ক্লিক করে লেয়ার বানায় নেবেন নিলে কি হয় নিচের পয়েন্টগুলো আসে না তার মানে এগুলোই তো মাঝখানে নিচে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে ডাবল হ্যাঁ। ক্লিক করলাম করে ওকে করলাম ওটার উপরে ডাবল ক্লিক হ্যাঁ করে ওকে করলাম ওকে করার পরে দেখেন ট্রান্সফর্ম অপশনগুলো আসছে তার মানে এখন আমি বুঝতে পারছি কোনটা মাঝখানে এটার মাঝখানে এটা আমি রুলার থেকে একটা ড্র্যাগ করে নিয়ে আসলাম একটা রুলার আর এই দিক থেকে একটা ড্র্যাগ করে নিয়ে আসলাম মাঝখানে এখন যদি আমি এই দুটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এটাকে তো বুঝতে পারবো যে এটা এই কোন মাঝখানে আসলো ঠিক আছে না এটাকে সিলেক্ট করার পরে এটা শিফট দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা দেখলাম আরেকটু উপরে যাবে এবার মাঝখানে আসলো ঠিক না এটা দিকে আরেকটা এদিকে আসবে এটা দিকে আরেকটা এদিকে আসবে এটা ঠিক আছে এটা ঠিক আছে এই মোটামুটি ঠিক এটাকে আমি প্যাটার্ন তৈরি করি এটাকে আমি একটা প্যাটার্ন মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম দিয়ে রাখলাম এটাই প্যাটার্ন হবে কি করব এডিট ডিফাইন প্যাটার্ন নাম দেব কি হ্যাঁ এই চার দিলাম হাফ রাউন্ড ওকে তাহলে আমি এখন যদি এখানে আসি আসার পরে যদি এখানে যাই ইফেক্টে যাই ইফেক্টে যাওয়ার পরে এগুলো বাদ দিলাম প্যাটার্নে সিলেক্ট করি এখানে কি পাবো আমরা বড় করতে পারবো ছোট করতে পারবো এখানে ক্লিক করার পরে দেখবেন যেখান থেকে আমরা প্যাটার্ন সিলেক্ট করেন তার পাশে একটা সেটিং এর বাটন আছে এখানে দেখেন অনেক ধরনের প্যাটার্ন দেয়া আছে এখান থেকে আমরা সেই প্যাটার্নগুলো নিতে পারবো ওকে আসতে আসছে সব আসে না এখান থেকে আপনার ইচ্ছা মতো প্যাটার্ন নিতে পারবেন ন্যাচার প্যাটার্ন ওকে এই যে এগুলো তো এগুলো ওইভাবেই তৈরি সব এগুলো প্যাটার্ন আমরা তৈরি করছিলাম এই প্যাটার্ন আছে এখানে কিছু দেখার সুন্দর সুন্দর প্যাটার্ন এই প্যাটার্নগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো প্যাটার্ন অনেক হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন প্রচুর প্যাটার্ন পাওয়া যায় প্রচুর ফ্রি প্যাটার্ন আছে ফ্রি প্যাটার্ন লিখে সার্চ দিবেন অসংখ্য প্যাটার্ন আছে তাহলে সার্চ প্যাটার্ন ডাউনলোড দিলে এখানে সে উপস্থিত হবে সেই প্যাটার্নগুলো হ্যাঁ? যেরকম এখানে লোড প্যাটার্ন এখানে প্যাটার্নটা দেখায় দিয়ে খালি লোড করবেন তাহলে এখানে চলে আসবে প্যাটার্ন হ্যাঁ, হ্যাঁ। ডাউনলোড করবেন লোড করবেন এখানে চলে আসবে আর আপনারা যদি আমরা যে নতুন প্যাটার্ন বানালাম কি প্যাটার্নের নাম কি এই এই স্যার এখানে ছোট করতে কিন্তু চলে তো আসছে এখন মনে হয় আর নাই যেহেতু প্যাটার্ন গুলো চেঞ্জ করছেন স্যার দেখি এখন জানতো ফেরত জানতো ওই প্যাটার্নে না নাই আবার এখান থেকে নিয়ে আসি সমস্যা কি edit define pattern select cotton one চলে আসলো এখানে যা দেখি পাওয়া যায় কিনা ইফেক্টে গেলাম এটা বন্ধ করে দিলাম প্যাটার্নে আচ্ছা, গেলাম আছে হ্যাঁ, আচ্ছা, বললাম এখন এটাকে আমার কি করতে হবে আচ্ছা, হ্যাঁ ওটাই তো সেভ প্যাটার্ন নাম দিলাম না প্যাটার্নটা সেভ হয়ে গেল লোড করি এখন এই যে ভি নামে ইয়া করছি এখন লোড করলাম এটা হচ্ছে থেকে আমি যে নিয়ে আসলাম ওই জন্য ও এখানে সবগুলোই সেভ হয়েছে এখানে যে কটা প্যাটার্ন ছিল ওই ভিড় ভিতরে সবগুলোই চলে গেছে হ্যাঁ। আমি যে এইভাবে আলাদাভাবে সিলেক্ট করে নেইনি তো ওই জন্যে আলাদাভাবে সিলেক্ট করা লাগতো আনসিলেক্ট থাকা অবস্থায় গেলে ওইরকম হয় আচ্ছা মোটামুটি মনে হয় প্যাটার্ন বুঝতে পারছেন এরপরে আছে গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলেতে আপনারা গ্রেডিয়েন্ট দেয়া দেখছেন এর আগে গ্রেডিয়েন্টের প্রথমে যেটা থাকে সেটা সবগুলোরই থাকে ব্রেন মুড থাকে এটাকে আমরা কম মানে ব্রেন মুড নিয়ে আলোচনা করছিলাম গতকাল বোধ হয় মাল্টিপা ইয়াটি এগুলো করে দিতে পারি দরকার নাই এটা আমরা আপাতত নর্মালি রাখবো নিচে আছে অপাসিটি গ্রেডিয়েন্টের অপাসিটি এখান থেকে নির্ণয় হবে তারপরে আছে এখানে গ্রেডিয়েন্ট ডিফল্ট কয়েকটাতে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি ঠিক আছে এরপরে এখানে গ্রেডিয়েন্ট টাইপ আছে নয়েজ আছে সলিড আছে নয়েজটা এরকম আসবে দেখেন হ্যাঁ, আলাদা আলাদা ভাবে তাই আর ঘাস এগুলো জিবির মান কম বেশি করে দেওয়া যায় আর আর এখানে নিচে আছে কি কালার পয়েন্ট কালার স্পট বলে এটাকে কালার স্পট আছে আমরা কালার স্পট এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো আর কালার স্পটের লোকেশন এখান থেকে চেঞ্জ করতে পারবো যেখানে দেবো বিশ দিলে এখানে পার্সেন্টেজ এখানে সেই জায়গায় পৌঁছে যাবে আচ্ছা আর এই পাশেও আছে কালার স্পট এখান থেকে আমরা কালার স্পট দিতে পারবো আবার মাঝখানে যদি কোথাও ক্লিক মানে করি কালারের রেঞ্জ মানে একটা কালারের রেঞ্জ মানে, মানে একটা কোড দিবে কালার কোডটা ওখানে কালার কোড নিবে না নিবে এখানে ডাবল ক্লিক করার পরে এখানে ওই তো ওখানে কালার কোড নেই ওই জায়গায় তো নিবে না ওই জায়গায় শুধু আমরা ওই যে 100% স্কেলের মাপটা নিবে ওখানে ওখানে হচ্ছে যে লোকেশন এটা কি এটা লোকেশন এটা কালারের জায়গা কালার যে স্পটটা আছে আমার খালি আচ্ছা এখানে আমি কালার স্পট যদি নাড়াচাড়া করি দেখেন ওখানে কম বেশি হচ্ছে হ্যাঁ, মানে এটা লোকেশন মানে কোথায় জায়গা এখানে পঞ্চাশ দিলাম এখানে এখানে আমি এখানে গিয়ে আমরা হলুদ দিলাম রং লাল হলুদ সবুজ হ্যাঁ। তিন জায়গায় তিনটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন অসংখ্য এখানে দেখেন ইচ্ছা মতো দেওয়া আছে স্যার একসাথে দশটা ভালো রাখতো এই গল্প দেখি না কেন আসে এখানে তো এতগুলো কালার দেয়া আছে আছে প্রথমে দুইটা সাদা ছিল এরা করছে কি সাদা জায়গায় অপাসিটি করে দিছে তাতে করে হয়েছে কি আমার ব্যাকগ্রাউন্ডের কালার ধরছে আগে যেটা ছিল আমার জিতে প্রথমে যে কালারটা ছিল সেটা ধরছে তার মানে এটা 6টা কালার মিশছে 13টা কালার আছে ওখানে দেখেন এগুলোর অপাসিটি ধরছে এগুলোতে দেখেন আবার অপাসিটি দেয়া আছে এগুলোতে অপাসিটি জিরো করে দেয়া আছে দুইটা কালার দেখেন এখানে যদি ওপরে যেটা আছে স্পটটা সেটা অপাসিটি স্পট অপাসিটি স্পটে এখানে অপাসিটি যদি আমরা কমায় দেই নিচের থেকে অপাসিটি মানে ওই কালারটা নাই হয়ে গেছে নিচের ব্যাকগ্রাউন্ড তার এই পাশে যদি আবার স্পট স্পটটাতে যদি আমরা কমায় দেই ওপর থেকে ইয়ে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে স্বচ্ছ হয়ে গেছে ওই জায়গাটা আচ্ছা ওকে ওকে গ্রেডিয়েন্টের এখানে স্মুথনেস আছে এটা দেখা দেয় স্মুথনেসটা কি যে আপনার যে মানে ওটাকে একটু হালকা আর ওটা ডার্ক করে দেয় স্মুথ টাইপের এটাকে দেয় এ করে কি যে এখানে খুব কম বোঝা যাচ্ছে আপনার যে হচ্ছে কি দুইটা কালারের মিক্সচারের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে কম বেশি করে হ্যাঁ ওটা একদম স্মুথ করা আর একটা হ্যাঁ, একটু কমাইলে এটা বাড়তে থাকে আর এইদিকে ইয়া করলে এটা কমতে থাকে হান্ড্রেড পার্সেন্ট করলে ইয়া দুইটা কালারের ভেতরের যে কালারের মিক্সিং যে পয়েন্টটা আছে এটাকে কমায় দেয় আবার বাড়ায় দেয় হ্যাঁ কয়েকটা colour Oh, oh, colorful weather this year. Shade. এত কালার এরপরে ব্লু দিয়ে দিবেন যত মানে ইয়ে কালারগুলো আছে সব দিয়ে দিবেন ব্লু রংগুলো বানানো যায় এইভাবে আমি বানাইছিলাম <coughs> হলুদটা মিশিং হলো লাগবে মানে হ্যাঁ, বহু কালার আর এটাতে ড্রপ দিয়ে এখন দেখেন এটাকে যদি আমরা যদি এই যে দুইটা ইয়া দিলাম ইনার গুলো দিলাম একটু আরো প্যাটার্ন দিলাম প্যাটার্ন দেওয়ার দরকার নাই এই কয়টা আমরা দিলাম দেওয়ার পরে যদি এটা আমরা সেভ করতে চাই স্টাইল আকারে সেভ হবে দেখেন এখানে লেখা আছে নিউ স্টাইল এখানে স্টাইলের নাম দেয় যে কোনো নাম দেয় ওকে স্টাইলের ভিতরে যাই এই যে এখানে আমরা পাবো এখানে ওই স্টাইলটা সেভ হয়ে গেছে এখন যে কোনো জায়গায় এগুলো উঠাই দেয় এগুলো সব উঠাই দেয় এখন এটাতে যদি ক্লিক করি অটোমেটিক হ্যাঁ, ওই স্টাইলটা চলে আসবে অসংখ্য এইভাবে অসংখ্য স্টাইল বানাইতে পারবেন কোনো হ্যাঁ, সমস্যা নেই ব্রাশ ব্রাশ শেপ সব কিছু বানানো যায় বানাই বানাই এভাবে সেভ করে রাখতে পারেন এরপর আছে কালার ওভারলে কালার ওভারলে কিচ্ছু না এখানে শুধু আপনারা কালার চেঞ্জের বিষয় এখান থেকে কালার চেঞ্জের বিষয় আছে আর হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডের আছে অ্যাডজাস্টের জন্য এখন এখানে আপনার যে ইয়ে আছে কিছু ব্ল্যান্ডিং অপশন আছে এটা কাজ করবে না কারণ হচ্ছে আমাদের হচ্ছে জির কালারটা ইয়া আছে টি এটার কালারটা আমরা একটু ইয়া করে দেই অন্য কালার দেই ওকে এই আউটারগুলো উঠাই দেয় কালার ওভারলে করি এখান থেকে মাল্টিপ্লাই করে দেই এই কালারের সঙ্গে নিচের কালার মিক্সড হচ্ছে আর কি মানে যে কোনো কালার দেবো না নিচে দেখেন অ্যাশ কালার আছে আমি নিচে দিছি কি অ্যাশ কালার দিছি হ্যাঁ, জিতে হ্যাঁ, হ্যাঁ। না চেঞ্জ হচ্ছে না আচ্ছা ব্রেড নেওয়ার পরে আপনি ব্ল্যাক করে দিবেন আর ফিল এখানে যে দুইটা অপশন আছে অপাসিটি আর ফিল এই দুটোর মধ্যে পার্থক্য স্যার কালার ওভারলেতে যাইতে হবে কালার কি এটা কালার দিলাম ওকে করলাম ঠিক আছে আমি এখন অপাসিটি কমাই কি হলো ওটা নাই হয়ে হয়ে যায় একদম হ্যাঁ, আচ্ছা কমাই দেয় এবার আচ্ছা আমি হচ্ছে কি এবার ফিল কমাই ফিল মানে কি আমি টেক্সটে যে ফিল কালারটা দিচ্ছিলাম সেটাই ধরে নিচ্ছে ওটা একদম মানে ফিল কালারটা চলে গেল ফিল কালার চলে গেছে কিন্তু শ্যাডোটা আছে ফিল হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে ফিল কালার চলে যায় কিন্তু শ্যাডো চলে থাকে এটার নিচে ব্যাকগ্রাউন্ডের কালার আগে চেঞ্জ করে দেয় ব্যাকগ্রাউন্ড আপনারা হয়তো বুঝতে পারতেছেন না ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে আগে দেখেন এখন বোঝা যাবে দেখেন তিন দেখেন এগুলো আউটার গ্লো ট্রু বাদ দিলাম শুধু ড্রপ শ্যাডো থাকলো ঠিক আছে টেক্সটের টিতে আমরা একটা কালার দিছিলাম আবার দেই কালারটা শ্যাডো না দিয়ে লাল কালার দিলাম ঠিক আছে এখন দেখেন ফিলটাকে আমি বাড়ায় দেই তাহলে কি হলো লালটা থাকলো এখন আমি ফিলটাকে কমাই দিলাম কি হলো কিন্তু শ্যাডোটা আছে কিন্তু শ্যাডো আছে কিন্তু আর যদি আমি অপাসিটি কমাই তাহলে কি হয় কালারের অপাসিটি এটা শ্যাডো সহ চলে গেছে অপাসিটি হ্যাঁ। করে কি শ্যাডো সহ গায়েব করে দেয় আর ফিল করে কি যখন সে আলাদা করতে পারে যে এটা শ্যাডো এবং এটা হচ্ছে ফিল কালার হ্যাঁ। তখন সে করে কি যে শুধু ফিল কালারটাকে কমায় দেয় আর যখন ও বুঝতে পারে না যে কোনটা ফিল কোনটা শ্যাডো তখন হ্যাঁ। করে কি দুটাই কমায় দেয় হ্যাঁ যেখানে ও বুঝতে পারে যে এটা শ্যাডো এবং এটা ফিল কালার তখন সে ওই ফিল কালারটাকে কমাইতে থাকে এবং শ্যাডোটাকে ওই রকমই রাখে অপোসিটি সেটা বোঝে অপোসিটি সব কিছু একসঙ্গে কমায় দিতে থাকে সব জায়গায় কালার কমায় দিতে থাকে আমার তো ফটোশপে যে গ্রাফিক্সের কাজ কাজ করতেছি পুরোটাই হচ্ছে কালারের বিষয় কালার আছে মানে দৃশ্য তো আছে কালার নাই মানে কিছুই নাই এ করে কি কালারগুলো নাই করে দেয় তাহলে অপাসিটি বাড়ায় দেই এই দেখেন স্টেইন স্টেইন কি করে স্টেইন করে কি আমাদের হচ্ছে গিয়ে অনেক স্টিলের প্রোডাক্ট আছে না প্লাস্টিকের প্রোডাক্ট এই ইফেক্টটা নিয়ে আসে একটা প্লাস্টিক বা স্টিলের ইফেক্ট নিয়ে আসে এখানে কালো রং দিয়ে আছে বলে ভেতর দিকে ডার্ক হয়ে গেছে আর বাহির পাশে ব্যাকগ্রাউন্ডের কালারটা পাইছে এটার সাইজ টাইজ আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো ডিস্টেন্স নিয়ন্ত্রণ করতে পারবো আর এখান থেকে ওই বিষয়গুলোই আছে আর এখানে আরেকটা অপশন আছে এটা হচ্ছে কি ইনভার্ট ইনভার্টটা উঠাই দিলে জিনিসটা উল্টায় যায় ডার্কটা উল্টা দিকে গেল বাহির দিকে গেল আর হচ্ছে লাইটটা ভিতরে আসলো আর অপাসিটি এখানে আছে অপাসিটি আপনারা কম বেশি করে নিতে পারেন যতটুকু দরকার কাজের সাথে অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় তারপরে বিষয় হচ্ছে ইনার গ্লো আমরা এতক্ষণ আউটার গ্লো দেখলাম না এটা হচ্ছে ইনার গ্লো এটা বোঝার জন্য আমার হচ্ছে এই রংটা আবার কালো করে দিতে হবে ইনার গ্লো ইয়েটাকে আবার ইয়া করে দেই অ্যাশ কালার করে দেয় আবার এটি সিলেক্ট করে করি বোঝা যায় কিছু কিছুই বোঝা যাচ্ছে না এতক্ষণ আমরা আউটার গ্লো দেখছি যেটা বাইরের দিকে লাইট করে উজ্জ্বল করে এটা ভেতর দিকে করতেছে আমরা যে স্টেইন দেখলাম না এটা অনেকটা ইনার গ্লোর মাধ্যমেই করা এর আগে যেটা দেখলাম হ্যাঁ। এই যে স্টেইন যা দেখছিলাম এটা এটা অনেকটা ইনার গ্লোর মাধ্যমেই করা এখানে হচ্ছে গিয়ে যে কিছু বিষয় আছে ওই ওই ইনার গ্রো আউটার গ্রো যেটা দেখছিলাম হুব হুব সেম এটা শুধু ভেতর পাশে সব কিছু একই আছে শুধুমাত্র এটা ভেতর পাশে হবে নয়েস টয়েস অপাসিটি টপাসিটি সব কিছু এগুলো একই আছে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে সেন্টার আর একটা এস সেন্টার দিলে মাঝখান থেকে হবে মানে ইয়াতে দেখলাম না স্টেইনে দেখলাম না রিভার্সের বিষয়টা এটা শিখছে একই রকম সেন্টার এস আর কোনো পার্থক্য নাই সব কিছু একই রকম ইনার শ্যাডো ইনার শ্যাডো দেওয়ার আগে আমাদের একটা কালার দিয়ে আসা উচিত এখানে বুঝতে পারবেন আমরা এতক্ষণ বাহিরে শ্যাডো দিলাম না হ্যাঁ। এটা ভেতর পাশে শ্যাডো দেওয়া যায় আমরা ড্রপ শ্যাডো যেটা দিলাম সেটা বাহির পাশে আর এটা ভেতর পাশে এতে উপ এটা হয় কি মনে হয় কোনো কিছু কেটে বসানো হয়েছে যখন আপনি ভেতর পাশে শ্যাডো দিবেন তখন মনে হবে কোনো কিছু কেটে বসানো হয়েছে দেখবেন যে কোনো কিছু কেটে যদি বসানো হয় না ভেতর দিকে ছায়াটা দেখা যায় সবসময় সেটা ভেতর দিকে ছায়া দেখা যায় আর যেটা উপর দিকে উঠছে সেটার বাহিরে ছায়া দেখা যায় আর ড্রপ শ্যাডো আর যখন ভেতর দিকে দেখবেন সেটা অবশ্যই মনে করবেন যদি কেটে বসানো কোনো কিছু বসাইতে চান সেক্ষেত্রে অবশ্যই সেটাকে ইনার শ্যাডো দিবেন একই কিছু ওই শ্যাডোর যা কিছু আছে এখানে তাই আছে পার্থক্য কিচ্ছু নাই সেম এরপরে আছে স্টোক স্টোক মানে কি আমরা শেপে দেখছিলাম না স্টোক ওই জিনিসগুলোই আছে সেম প্রথমে আছে স্টোক সাইজ কম বেশি করা যায় তারপরে আছে হচ্ছে ভিতর পাশে দেবেন বাহির পাশে দেবেন নাকি সেন্টারে দেবেন এটা আছে ওখান থেকে সিলেক্ট করেই দেয়া যায় হ্যাঁ, তারপরে এখান থেকে হচ্ছে ব্লেন মুড দেয়া যায় মাল্টিপ্লাই টাল্টিপ্লাই যা খুশি দিতে পারে নর্মাল রাখলাম আমি অপাসিটি আছে অপাসিটি এখান থেকে কম বেশি করা যায় স্টোকের তারপরে আছে কালার এখান থেকে কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন গ্রেডিয়েন্ট দিলে এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ন্ত্রণ করতে পারবো প্যাটার্ন দিলে প্যাটার্ন এখান থেকে আমরা যে কোনো প্যাটার্ন দিতে পারবো ঠিক আছে এখান থেকে আমরা প্যাটার্নও দিতে পারবো স্টোকে এখানে প্যাটার্নের আবার স্কেল এবার কম বেশি করতে পারবো আমি এই প্যাটার্নটা দিলাম দিয়ে এটার স্কেল কম বেশি করে দেয় এভাবে আমরা দিতে পারবো এভাবে কাজ করতে পারবো আর কি হ্যাঁ অপাসিটি কম বেশি এই আর কি এটা এখানে কম আর দুইটা অপশন থাকলো বাকি দুইটা খুবই আলাদা অপশন দুইটা আলাদা দিনে আলোচনা হবে একটা অ্যাম্বুশ অ্যাম্বুশের দুইটা বিষয় আছে হ্যাঁ টেকচার হচ্ছে প্যাটার্নের বিষয় আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমরা যে ইয়াটা দেখছিলাম অ্যাম্বুশ কাউন্টার দেখছিলাম যেটা সেটা আর কি যে শ্যাডোতে দেখলাম না ওই জিনিসটা আছে এই দুটো নিয়ন্ত্রণ করা যায় এখানে দুইটা আলাদা আলাদা হবে পেফেল অ্যাম্বুশের নিয়ন্ত্রণ করা যায় অ্যাম্বুশের আরও কিছু থাকার কথা তো এই যে এখানে আছে অ্যাম্বুশে ক্লিক করার পরে এখানে আসে এটা বোঝার জন্য আমাদের একটা কালার ওভারলে দরকার টেকচারটা উঠাই দেই শুধুমাত্র এটা রাখি অ্যাম্বুশে অ্যাম্বুশে কি ইনার অ্যাম্বুশ অ্যাম্বুশ একটু হ্যাঁ, আর স্ট্রোক অ্যাম্বুশ প্রথমে আউটার অ্যাম্বুশটাই দেখা দরকার এখানে স্মুথ আছে দেখেন বাহির পাশের দিকে অ্যাম্বুশ আছে ওটা সরি কাজ করবে না অ্যাম্বুশের হচ্ছে গিয়ে আপ ডাউন আছে এখানে আপ ডাউনে হচ্ছে গিয়ে দেখেন শ্যাডোটা উপর নিচে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, তারপরে ডেপথ আছে ডেপটা কি যে হচ্ছে অ্যাম্বুশ মানে কি জিনিসটা কতটা নিচু হবে কতটা উঁচু হবে ফুলে উঠবে কতটুকু সেটা আবার এখানে সাইজ আছে সফট টেন আছে সফট করে দেওয়া যায় সাইজ কম বেশি করা যায় এখান থেকে হ্যাঁ সফট করে দেওয়া যায় ঠিক আছে এর সঙ্গে যদি আপনি স্টেন যোগ করেন তাহলে দেখেন কি হয়ে যায় করে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে দেখেন শ্যাডোর অ্যাঙ্গেলগুলো আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন মানে কাস্টমাইজ করতে পারবেন তারপরে এখানে কয়েকটা মুড আছে হাইলাইট হাইলাইট মানে হচ্ছে যেখানে হচ্ছে আপনার উজ্জ্বল থাকবে সেটা সেটা ট্রেন্ডিং মুড আছে এখানে এখানে স্ক্রিন থাকে হাইলাইট সবসময় স্ক্রিন থাকে আর যেখানে শ্যাডো হয় সেটা সবসময় মাল্টিপাই থাকে শ্যাডো সবসময় মাল্টিপ্লাই থাকে আর হাইলাইট সবসময় স্কিন থাকে আমরা দেখলাম না ড্রপ শ্যাডোতে মাল্টিফাই ছিল আর যখন গ্লো দিলাম উজ্জ্বল দিলাম তখন সেটাকে কালার মোড কি থাকলো স্কিন থাকলো আর এখানে হচ্ছে গ্লো ইয়াগুলো আছে এখান থেকে আপনারা এটা করেও দেখতে পারেন আমরা এটা ইয়া করে দেখছিলাম না হ্যাঁ। ওই একই জিনিসই নিচে শ্যাডোটা শ্যাডো মানে হচ্ছে ওই অ্যাম্বুশ এরিয়াটা চেঞ্জ হচ্ছে আর কি এখান থেকে আপনারা যে কোনো ইচ্ছা দিতে পারেন এখানে এটার সাইজটা বড় করলে আপনি বুঝতে পারবেন এখন হচ্ছে এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করে দেখতে পারেন দেখেন আবার নিজেরাও তৈরি করতে পারবেন এটা হচ্ছে কি আম্বস ওকে আচ্ছা দিচ্ছি আচ্ছা এরপরে আর একটা জিনিস দেখায় মোটামুটি শেষ ফাইল ওপেন আর ছবিগুলো গেল কই আমি যে ছবিগুলো নিয়ে আরও ডাউনলোড দিলাম এখানে আছে কি এই যে এই তো এখানে আছে হ্যাঁ, আচ্ছা আমি একটা গ্রেডিয়েন্ট ইয়ে নিই ঠিক আছে এটা একটা গ্রেডিয়েন্ট নেই এখান থেকে গ্রেডিয়েন্ট দেবো এবং এটাকে জিরো করে দেই তাহলে ডান থেকে বামে আসবে আচ্ছা এটা সিলেক্ট করলাম রাইট ডান বা পাশে ক্লিক করে এটা নিয়ে আসলাম তাহলে আমাদের এখানে আছে ব্লেন্ডিং অপশন ডিফল্ট ঠিক আছে এখানে দেখেন যে এখান থেকে ফিল অপাসিটি করা যায় ভেতরের কালারটাকে অপাসিটি করা যায় আমি অন্য কিছু যদি ড্রপ শ্যাডো টপ শ্যাডো রাখি সেগুলো থাকবে কিন্তু ফিলটা অপাসিটি হয়ে যাবে আমরা ফিল অপাসিটি করা দেখলাম না ও এটা থাকবে কিন্তু আমরা ফিলটা অপাসিটি হয়ে যাবে দেখছেন হ্যাঁ এটা কিন্তু শ্যাডোটা হ্যাঁ। আছে না না আমি গ্রেডিয়েন্ট লেয়ারটা সিলেক্ট করছি যে এই গ্রেডিয়েন্ট লেয়ারের ফিলটা অপাসিটি চলে গেল এটা গেলো একটা বিষয় এখন আমি চাচ্ছি যে না শুধুমাত্র যেখানে গ্রেডিয়েন্টের যেখানে সাদা আছে উজ্জ্বল আছে সেই জায়গাটার অপাসিটি কমাবো সেক্ষেত্রে নিচে অপশন আছে দেখেন যাচ্ছে আবার দেখেন ডার্কটা কমাবো মানে যেটাতে ক্লিক করব ওটাই কমে যাবে এখানে দেখেন আমি কমাচ্ছি কিন্তু এটা স্মুথ হচ্ছে না একেবারে কর্কশ হয়ে আসতেছে এটা বুদ্ধি কি আমি অল্টার চেপে যদি এই হ্যান্ডেলের ওপরে ক্লিক করি বা কন্ট্রোলারের ওপর ক্লিক করি তাহলে হয় কি এই দুইটা ভেঙে যায় ভেঙে যায় হয়নি এই যে ভেঙে গেছে দেখেন আবার জোড়া লাগছে এই কন্ট্রোল আর ভেঙে গেছে স্যার কন্ট্রোল আর নাকি শুধু কন্ট্রোল অল্টার চেপে এটার উপরে ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন দুইটা আলাদা হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এবার স্মুথ হচ্ছে না এবার স্মুথ হচ্ছে আমরা এটা ডার্ক সাইডেও করতে পারি অল্টার চেপে এর উপর যদি ক্লিক করি ডাবল ক্লিক করি তাহলে এটাকে আলাদা করা যায় ডাবল ক্লিক করবেন লেফট রাইট oh, না লেফটে ক্লিক ঠিক আছে দেখেন আলাদা করা যায় এটা যে এত কাজে লাগে আপনারা চিন্তাও করতে পারবেন না ড্রপ শ্যাডোটা না এই যে এই যেটা দেখাচ্ছি ও এটা যে এত কাজে লাগবে আপনাদের আপনারা চিন্তাও করতে পারবেন এটা কত ধরনের কাজে লাগবে আপনাদের ছবি ইয়ার আমলই পাল্টাই দেবে আমরা যখন স্কিন স্কিনের কাজগুলো করব স্কিনে হয় কি অনেক সময় ইয়ে দিতে হয় রং দিতে হয় রং দেওয়ার পরে হয় কি এজগুলো সামান্য ইয়া থাকে বেশি রং চলে যায় ইয়া থাকে সেগুলোকে স্মুথ করার জন্য আমরা এই কাজটা করতে পারি যখন প্রজেক্টে যাব ফটো রিটাচের কাজ করব তখন এগুলোতে কাজ করব তারপরে যাই এটা বাদ দেই এটাকে এইরকমই রাখে আচ্ছা এবার নিচের অপশনে যাই মুভ টুল সিলেক্ট করে এটাকে ভিতরে নিয়ে দেয় কি হচ্ছে দেখেন তো ও ওয়াও কটাই আসলো মিনি সেটটা কি হলো এটাতে দেখেন তো আমি এটাকে জাস্ট কি করলাম এটা জাস্ট নিচের ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ। উঠাই নিয়ে আসছে হ্যাঁ, হ্যাঁ, যে যে জায়গায় নিচে হচ্ছে লাইট পাইছে সেখান থেকে উঠাই নিয়ে আসছে আচ্ছা, এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করে দিতে পারবেন রেড রেড ব্লু যেটা ইচ্ছে এখানে এখানে রেডের প্রাধান্য বেশি নিচের ব্যাকগ্রাউন্ডে আমি সেহেতু এখানে রেডি দিলাম বুঝতে পারছেন এখানে আপনারা অনেকভাবে কাজ করতে পারেন এখানে আপনি হচ্ছে এখানে কোনো লেখা লিখতে পারেন মনে করেন হ্যাঁ। আমি আপনি যখন রেড করে দিলেন আমি কোনো হ্যাঁ, রেড আচ্ছা এখানে দিলাম আচ্ছা, আচ্ছা। এটার কালার আগে রেড কালারটাই ইউজ করেন একদম হ্যাঁ ডট হবে ওই একটু উপরে হ্যাঁ এটাই তো আচ্ছা এখন এখানে ইয়ে কি হচ্ছে যেখানে এ হালকা পাচ্ছে সেখান থেকে ন্যায় হয়ে যাচ্ছে ওপরে কিন্তু হালকা আছে হ্যাঁ মানে এটা স্যার এটা দেখেন এ আমার লেয়ারে যেখানে রেড ছিল সেখান থেকে রেডটা নাই করে দিল বোঝেননি স্যার আমার কথা হচ্ছে আপনি যেরকম একটা ওই তো মানে সেইটুকুই আর কি দেখেন এ যেখানে লাইট পাচ্ছে যে ওপরেও তো লাইট আছে তাই না ওপরে কিন্তু যাচ্ছে যেখানে লাইট পাচ্ছে সেখান থেকে ও করতেছে কি ওটাকে ফিলটাকে গায়েব করে দিচ্ছে গায়েব করে দিয়ে ইয়ে করতেছে আচ্ছা হ্যাঁ নিজেরটা দেখাচ্ছে এটাকে যদি এটাকে যদি আমি এই দিকে রাখি এ করতেছি কি এখন যেখানে ডার্ক পাচ্ছে সেই জায়গাকে ইয়ে করে দিচ্ছে এটা হচ্ছে হালকাটা কমিয়ে দিবে আর ওটা হচ্ছে ডার্কটা কমিয়ে দিবে আর এখানে যদি আমি কালার চুজ করে দেই আমি তো রেড দিছি এখানে তাই না হ্যাঁ। এখন রেডটাকে যদি এইদিকে নিয়ে যায় দেখেন রেডটাকে গায়েব করে দিচ্ছে আর এটা ব্ল্যাকটাকে করে দিবে uh, না আচ্ছা গ্রেটা সিলেক্ট করে রাখে আমরা জাস্ট এটাকে লাইটটা কমাই লাইটটা স্যার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা, করা আছে আমার কোশ্চেন হলো স্যার আপনি যে এরকম একটা বক্স নিছিলেন ওই বক্সের কালার দিয়ে আমি চাচ্ছিলাম যে ওটার পিছনে ওইরকম একটা ইয়ে দিয়ে বক্সের কালারটা একটু কম বেশি করা আমি কি বুঝাইতে পারছি বক্স না হ্যাঁ ওটার কথা বলতেছি ওটা নিয়ে ওই ওই লাইটের উপর ওইটা সেটা বলবে সেটা হবে বক্সের কালার নিয়ে আমি বুঝিনি বিষয়টা টুল নিয়ে এখানে যে কোনো কালার দেওয়ার কথা চিন্তা করতেছেন হ্যাঁ, সেটা তো আপনি কালার এখানে দিতে পারেন সেটা সমস্যা নাই আপনি অন্য কালার দেন রেড এগুলো বাদে একদম ডিফারেন্ট একটা কালার দিবেন ওটা তো আপনি সিলেকশন টুল নিছেন রেক্ট্যাঙ্গেল টুল নেননি কালার উপরে কালার কি কালার দিবে আপনি আপনার ইচ্ছা আপনি একটা কালার ইউজ করেন এবার আপনি ওটাকে হ্যাঁ ওটার উপরে রেখে ওটা নাই করে দেবেন এবার আপনি ওটা কাজ করেন হ্যাঁ, বাতিগুলোর উপর আছে আমি ওটাই চাচ্ছিলাম যে হালকা একটা কালার দেওয়ার পর ওটা ইফেক্ট তাহলে অন্যরকম আসবে বুঝলি এই কাজগুলো সাধারণত এইরকম ভাবেই করা হয় মনে করেন একটা ওর ভিতরে ঢুকাই দেওয়ার জন্য দিয়ে স্পার্ক ইয়ে দিলাম এখান থেকে নিয়ে আসলাম হ্যাঁ এইভাবে ঢুকাই দিলাম দেওয়ার পরে আমি করলাম কি এই এটাকে জাস্ট কন্ট্রোল চেপে ক্লিক করলাম ক্লিক করার পরে control shift control alter C চাপলাম control alter C control shift C control control N okay এখন দেখেন কি হয় তো হবে না স্যার বুঝতেই তো পারি না হ্যাঁ। আচ্ছা বলি হ্যাঁ। এইটি মার্কসের উপরে কন্ট্রোল চেপে যদি আমি যদি ক্লিক করি তাহলে কি হয় সিলেকশন চলে আসে না এটা তো বুঝতে হ্যাঁ এখন কন্ট্রোল শিপ সি চাপলে হয় কি দুই লেয়ার থেকেই কপি হয় একসঙ্গে দুই লেয়ার থেকেই কপি হয় আর শুধু কন্ট্রোল সি চাপলে এক লেয়ার থেকে সিলেক্ট হবে এক লেয়ার থেকে সিলেক্ট হবে control shift C control shift C আর control shift control shift N চাপলে হয় কি নতুন লেয়ার এখানে নিউ লেয়ার এখানে ইন্টারচেপে নতুন লেয়ারে গেলাম হ্যাঁ। যাওয়ার পরে কন্ট্রোল ভি চাপলাম পেস্ট হয়ে গেল oh, এবার বুঝতে পারছি স্যার বুঝতে পারছেন এটা মেবি ক্যান্সার সার্পেন্টের ব্যাপারে ভিতরে আছে আমরা দেখলাম ড্রপ শ্যাডো দেখছি এবার ইনার শ্যাডো একই রকম ইনার শ্যাডো ভেতর পাশে ছায়া ফেলে আমরা ড্রপ শ্যাডোতে কি দেখছি বাহির পাশে ছায়া ফেলতে আর ইনার শ্যাডো করে কি ভেতর পাশে ছায়া ফেলে ইনার শ্যাডো ভেতর পাশে ছায়া ফেলে এতে হয় কি যে পার্থক্যটা বোঝা দেয় এটার যদি আমরা এটার যদি আমরা ড্রপ শ্যাডো বাহিরে দেই তাহলে এটা কোনো কিছুর উপর ভেসে উঠছে ঠিক আছে আর যদি আমরা কোথায় গেল ইনার শ্যাডো দেই তাহলে মনে হবে এই জিনিসটা ভেতরে ঢুকে গেছে ডেবে গেছে ইনার সাথে আউটার শ্যাডোর ভেতরে পার্থক্য ঠিক এইরকমই বাহিরের শ্যাডোটা করে ড্রপ শ্যাডোটা করে কি জিনিসটাকে ওপরে তোলে আর ইনার শ্যাডোটা করে কি করে কি নিচে দেয় এটা কি জন্য করে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটাকে ইলুশন বলা হয় ইংরেজিতে বলা হয় ইলুশন ইলুশনটা কিভাবে কাজ করে যে আমাদের মাথা সব সময় চিন্তা করে আমাদের মাথা সব সময় চিন্তা করে যে উপর থেকে আলো আসে নিচ দিকে ছায়া থাকে কিন্তু যখনই ওপর দিকে ছায়া যাবে নিচ দিকে আলো যাবে তখনই মনে হবে ওটা ডেবে গেছে ঠিক আছে যখন ওপর থেকে আলো পড়ে আর তখন হয় কি ওপরে আলোকিত থাকে তার ছায়াটা পড়ে নিচে যখনই দেখবেন যে কোনো কিছু আমরা রাখি ওপর থেকে যে আলো পড়ে জিনিসটা যদি একটু ডিপে যায় তাহলে দেখবেন এখানে উপরের পাশে ছায়াটা পড়ে আর নিচের পাশে তো আলো ডাইরেক্ট এসে পড়তেছে ঠিক আছে এই জন্য এটা আমাদের মাথায় কাজ করে যে কোনো কিছু যদি ডাবানো বোঝানো হয় তাহলে ওপর দিকে ছায়া দেবো ভেতর পাশে আর যদি কোনো কিছু মনে হয় যে এটা ইয়া উঁচুতে উঠছে তাহলে আমরা ড্রপ শ্যাডো দেব বাহির পাশে ঠিক আছে এরপরে আছে কি স্টেইন আছে দেখেন ইনার গুলোর পরে আছে স্টেইন স্টেইন জিনিসটা কি স্টেইন হচ্ছে যে স্টিলের ওপরে যে ঝকমকি কালার টালার আসে না ওই রকমের এখান থেকে কন্ট্রিয়ার সাধারণত দেখবেন এটাই থাকে আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারি দেখতেছেন রকম আসে এটা তেমন কিছু নাই এটা জাস্ট দুই একটা জিনিস আছে সাইজ আছে এরকম করে আপনার স্টেইনের সাইজ টাইজ কম বেশি করে দিতে পারেন এটা হচ্ছে ডিস্টেন্স সাইজ এই অপাসিটি আছে কালার মুড আছে এবং অ্যাঙ্গেল আছে এগুলো এগুলো চেঞ্জ করে দেখবেন এই এখানে আর তেমন কিছু নাই আচ্ছা স্ট্রোক আছে দেখেন স্ট্রোক জিনিসটা কি চারপাশে স্ট্রোক দেবে স্ট্রোকের কি কি থাকে স্ট্রোকের কালার থাকে আমরা কি কোনো কালার দিতে পারি স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারি কি করতে পারি স্ট্রোকের দেখেন কালার আছে গ্রেডিয়েন্ট আছে প্যাটার্ন আছে আমরা শেপে দেখছিলাম না স্ট্রোকে কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন ঠিক সেই জিনিসগুলো এখানে আছে আমরা এখান থেকেও দিতে পারি এখান থেকেও দিতে পারি ওই অপশনগুলো সব কিছু এখানে আছে এই যে সাইজ আছে সাইজ কম বেশি করার জায়গা আছে তারপরে হচ্ছে গিয়ে ভেতর পাশে দেবো না বাহির পাশে দেবো না ইনসাইডে দেবো সেটা আছে সেন্টার আউটসাইড ইনসাইড হ্যাঁ তারপরে হচ্ছে ব্লেন মুড আছে আপনি এখান থেকে মাল্টিপ্লাই করে দেন ইচ্ছা মতো নর্মাল রাখে আবার এখানে অপাসিটি আছে অপাসিটি কম বেশি করতে পারেন স্ট্রোকের স্ট্রোক ইনসাইড দেই দেওয়ার পরে অপাসিটি আপনারা কম বেশি এরকম কমাই দিতে পারেন বাড়াই দিতে পারেন তারপরে হচ্ছে গিয়ে আপনারা স্টাইল আছে গ্রেডিয়েন্টের স্টাইল গ্রেডিয়েন্টের বিষয়গুলো এখানে আছে স্টাইল গ্রেডিয়েন্টের লিনিয়াল রেডিয়াল অ্যাঙ্গেল এই বিষয়গুলো এখানে আছে আর কি এইভাবে আপনারা চেঞ্জ করে ডিজাইন করতে পারেন গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে স্কেল আছে এটা তো বোঝাই যাচ্ছে এটা কী কাজ করে এরা তেমন কোনো কাজ নাই আচ্ছা আমরা একটা কাজ করি এবার আমরা করব কি অ্যাম্বুসে কাজ করব এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাম্বুসের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে স্টাইল কয়েক ধরনের অ্যাম্বুসের স্টাইল আছে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ইনার ব্যাবেলটা নিয়েই কাজ করি দেখি একটা প্রজেক্ট করি ইনার ব্যাবেল দিয়ে একটা প্রজেক্ট এটা মনে করেন আচ্ছা ইনার ব্যাভেল দিয়ে কাজ করি এবং নিচে এখানে আমরা স্মুথটাই রাখবো কোনটা কি কাজ করে পরে দেখাচ্ছে স্মুথটাই রাখবো তারপরে ডেপথ এই ডেটটাকে আমরা এইটটি ফাইভ করে দেয় একটু কমায় দেয় তারপরে ডিস ডেস্টিনেশন ওপর পাশে না বাহির পাশে আপনি অনেক দেরি করলেন আজকে হ্যাঁ, আচ্ছা আমরা যদি ডাউন করে দেই তাহলে নিচের দিকে আলোটা যায় ঠিক আছে আপ করে দিলে আলোটা উপরের দিকে আসে আর ডেপটা কি ডেপটা দেখেন ডেপটা হচ্ছে গিয়ে মানে ছায়াটা যে ছায়াটা আছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রং করে দেখেন আর এখানে যদি আমরা সাইজ বৃদ্ধি করি এখানে তো আমি পঁচাশি দিছি এইটি ফাইভ ডেপ আর এখানে সাইজ যদি আমি বৃদ্ধি করি দেখেন এই আলোর সাইজটা বাড়তিছে ঠিক আছে আলোর সাইজ বাড়তিছে আচ্ছা এখানে সাইজ আমরা এরকমই রাখলাম দশ রাখলাম ঠিক আছে এখানে আমরা পনেরো দিতে পারি এক পাঁচ পনেরো দিই এরকম একটা সাইজ দিলাম এর নিচে আছে সফট টেন এই দেখেন এই সফট টেনটা চালু করলে এই যে লাইটটা আছে লাইট সফট হতে থাকে লাইট সফট হতে হতে মিলে যায় লাইটটা আমি স্ট্রংই রাখলাম জিরো করে রাখলাম তারপরে আছে এখানে দেখেন নিচে আছে কি প্রথমে আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা আমরা এটা এখানে রাখি অ্যাঙ্গেলটা আমরা বিভিন্ন জায়গায় দিতে পারি একশো আশি ডিগ্রি দিলে কোথায় যাবে লাইট ওই আপ ডাউন দেখলাম না আপ ডাউন তো শুধু ওপর নিচ করতেছে আর এখানে অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিতে পারি আমরা যদি নব্বই ডিগ্রি লিখি তাহলে উপর থেকে নিচ বরাবর আলো আসবে আর আমরা যদি হচ্ছে গিয়ে জিরো দেই তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে মানে আপ ডাউন হয়ে গেল ওই বিষয়টায় আচ্ছা আমরা নব্বই ডিগ্রি দেই জিরো না মাইনাস নব্বই ডিগ্রি দিলে নিচে আসবে মাইনাস নব্বই ডিগ্রি দিলে নিচে আসবে আর মাইনাস না দিলে উপর থেকে ঠিক আছে তারপরের যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে গিয়ে যে এই যে আলোটা আলোটা কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে দেখেন রাউন্ড শেপের মতো আছে তার একটা বিন্দু আছে এখানে আমি দিই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ দিলাম দেখেন আলোটা সেভেন্টি ফাইভ দেওয়ার সঙ্গে সঙ্গে আলোটা ভেতরের দিকে গেছে বলা গেছে দেখেন এরপরে নিচে আছে কি আলোটা কি রঙের হবে আলোটা সাধারণত সাদা রঙের থাকা হয় এবং স্ক্রিন দিলে আলোটা ওই রকমই আসে এটা ব্লেন্ডিং মুড আছে স্ক্রিন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেওয়া দেখি কিছুই বোঝা যাবে না কারণ মাল্টিপ্লাই কিছু বোঝা যায় না এটাকে আমরা স্ক্রিন করবো আমি আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশন নিয়ে আলোচনা করছিলাম যে সব আলোকে লাইট করার জন্যে লাইট করার জন্যে আমরা এই অপশনগুলো ব্যবহার করি এই যে এই দ্বিতীয় কয়েকটা অপশন আছে এগুলো লাইট করার জন্যে কন্ট্রাস্ট করার জন্য এই অপশনগুলো আর ডার্ক করার জন্য ওপরের এই কয়েকটা তাছাড়া তো নর্মাল তো সাধারণ রাখার জন্য এটা তারপরে আছে কি যে আমরা যে শ্যাডোটা দেব সে শ্যাডোর কালার এখানে আছে এখানে ক্লিক করে যে এখানে এখানে কি আছে রং কমলা রং আছে না এই কমলারই ডার্কটা নেই তাহলে আরও ভালো হয় তাই না কমলারই আমরা ডার্কটা নেই অরেঞ্জেরই ডার্কটা নেই তাহলে কালার শ্যাডোটা ভালো হয় ওকে করলাম এবং দেখবেন শ্যাডো সবসময় মাল্টিপাই থাকে মাল্টিপাই কি ডার্ক করে না ওপরের অংশ ডার্ক করে তো ডার্ক করার ক্ষেত্রে সবসময় আমরা এই কয়টার ভিতরেই ব্যবহার করব। আমি হচ্ছে কয়েকটা জিনিস অবশ্য দেখাবো এরপরে hard light soft light overlay এগুলো দেখাবো পরে কিন্তু ব্রেন্ট নিয়ে আরও আলোচনা করতে হবে আপাতত এটাই মনে রাখেন যে উপরের কয়েকটা আছে ডার্ক করার জন্যে মাঝখানেটা লাইট করার জন্যে আর পরের কয়েকটা আছে এগুলো হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট নিয়ে আসার জন্যে ছবি আচ্ছা এরা আমরা যেহেতু শ্যাডো দিচ্ছি সেহেতু আমাদের ডার্ক করা দরকার ওই জন্য আমরা এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দিলাম ঠিক আছে এটা একটা লেয়ার স্টাইল দাঁড়ালো আমরা স্টাইল একটা তৈরি করলাম অ্যাম্বুশের মাধ্যমে এটা অ্যাম্বুশ লেয়ার স্টাইল এখানে দেখেন আরও অনেক কিছু দেওয়ার বিষয় আছে যেমন টেক্সচার দিতে পারি আমরা প্যাটার্ন দেখলাম না হ্যাঁ আমরা প্যাটার্ন দেখলাম না প্যাটার্নের ভিতরে দেখবেন টেক্সচার আছে এই টেক্সচারের ভিতরে দেখবেন ওই প্যাটার্নগুলোই পাবেন এখানে যে প্যাটার্নগুলো আছে এগুলোই সিলেক্ট করলে টেক্সচারে আসবে স্কেল ছোট করে দেয় এবং এখানে প্লাস হান্ড্রেড আছে না এটাকে কমায় কমায় জিরো জিরো করি আগে জিরো করার পরে এটাকে মাইনাস করে দেয় কিছু বোঝা যাচ্ছে কিছু বোঝার জন্য বোধ আমার বোঝা যায় ওখান থেকে ভিতরে কিছু স্পট স্পটের মতো বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা এটাই হচ্ছে টেকচার আর দেয়ালে যে ফোটা ফোটা ফোটা ফোটা একটা টেকচার আছে না আমরা এখান থেকে সেই টেকচার দিতে পারি এখান থেকে আমরা যদি এটাকে আরও কম ইয়া করে দিই এইরকম আসবে কিন্তু আমরা মোটামুটি সফট একটা চাচ্ছি এই জন্যে এইরকমই রাখবো ঠিক আছে এবার আমরা এখানে একটু ইয়া দিতে পারি ড্রপ শ্যাডো দিতে পারি একটু সাইজটা একটু বাড়ায় দেই অপাসিটি একটু কমায় দেই ওকে এটা আমাদের একটা স্টাইল তৈরি হয়ে গেল এটা একটা স্টাইল এই স্টাইলটা আমরা সেট করতে পারবো কীভাবে উইন্ডোজে যাব গিয়ে করব কি স্টাইলে স্টাইলে ক্লিক করব এখানে যদি আমি জাস্ট ক্লিক করি এটাকে সিলেক্ট রেখে জাস্ট যদি ক্লিক করি এর একটা নাম চাইবে ঠিক আছে অ্যাম্বুশ নামের একটা আমি দিয়ে দিলাম এই একটা স্টাইল এখানে সেট করে নিছে আচ্ছা কি ব্যাপার এটা আসলো এটা কি জন্য আসবে ঠিক আছে কালার এরকম দেখাচ্ছে আচ্ছা এবার আর একটা অন্যভাবে কাজ করি এটাকে কপি করে নিয়ে আসি হ্যাঁ কপি করে নিয়ে আসার পরে এই দেখেন ইফেক্ট আছে না এই ইফেক্টগুলো আমরা ডিলিট করতে পারি জাস্ট এটা টেনে নিয়ে যায় এই যে রিসাইকেল বিনা ছেড়ে দিই ডিলিট হয়ে গেছে ঠিক আছে না এটা ডিলিট হয়ে গেছে এবার এখান থেকে আমরা সব কিছু করবো প্রথমে এটার কালার চেঞ্জ করি কালার চেঞ্জ করার জন্য কি করব ওভারলে ওভারলে ক্লিক করার পরে এখানে রেডের জায়গায় আমরা ব্লু কালার দেই ওকে ঠিক আছে আমরা বানালাম কি এটা বানালাম যে অ্যাম্বুশ একটা জিনিস যেটা উঁচু হয়ে আছে একটু ফুলে আছে কোনো কিছুর ওপর বসানোর জন্য অ্যাম্বুস কোনো এবার আমরা জেল জাতীয় কিছু বানাই ঠিক আছে কীভাবে তৈরি করবো দেখেন প্রথমে এটা তো নিরাম এখন আবার আমরা অ্যাম্বুসে চলে যাই অ্যাম্বুসে যাওয়ার পরে এই অপশনগুলো আবার দেই স্মুথ এটাকে দিয়ে দেই কত পঁচাশি এখানে মান দেই পনেরো ঠিক আছে এখানে জিরো থাক এটা নব্বই এটা পঁচাত্তর হ্যাঁ অপাসিটি এই জায়গাটাতে এবার একটু চেঞ্জ করি এটাকে গ্রে করে দেই গ্রে করে দিয়ে ওকে করি ওকে করার পরে এখানে মাল্টিপাইয়ের বদলে এটাকে আমরা চেঞ্জ করে কালার ডস করি তাহলে কি হয় দেখেন এটাকে ইয়ে করে দেই তাহলে মনে হয় নিচে যেখানে ছায়া ছিল এবার ছায়া নাই এবার সেখানে আলোকিত হয়েছে কালার ডস দিলাম মানে কি এটা কন্ট্রাস্টের একটু চেঞ্জ করলো চেঞ্জ করার কারণে এই এই জেলগুলো করে কি একদিক দিয়ে আলো প্রবেশ করে যেদিকে ছায়া থাকে না সেই দিক দিয়ে আবার আলো বের হয়ে যায় তাই জানা কোনো জেল জিনিসের এখন এটা দেখেন আমরা যদি এটাকে যদি না রাখি তাহলে এ কিন্তু এটাকে যদি না রাখি তাহলে কিন্তু এ অন্যরকম দেখাবে যদি এটাকে যদি অপাসিটি বাড়ায় দেয় নিচের দিকে দেখেন একটু নিচের দিকে দেখেন আলো আসছে না এই দিক দিয়ে আলো পাস করতেছে আর কি আচ্ছা এরপরে এটাতে আমরা একটু স্টেইন দেই স্টেইন দেখলাম না কীরকম ঝিকিমিকি আসে স্টেইন থেকে আমরা একটা মাঝামাঝি একটা স্টেইন নেই ঠিক আছে এর কালারটা আমরা গ্রে করে দেই এবং এটাকে করে কি মাল্টিপাইয়ের বদলে কি করব কালার ডচ করে দেই বুঝা গেছে আমরা সাইজটা একটু বাড়ায় দেই অপাসিটি কমায়া দেয় একটু রিফ্লেকশনের বিষয় আসলো না বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিক থেকে আলো ছায়া টায়া পড়তেছে সেগুলোর একটা রিফ্লেকশনের জিনিস এখানে চলে আসলো একটু টেকনিক খাটায় একটা পেস্ট যদি দেন মানে জেল কালারের কোনো পেস্ট যদি দেন তাহলে কীরকম এইরকমই হয় না ঠিক সেই জিনিসটাই হয় মনে পেস্টের উপরে কেউ লবণ টবণ দেওয়া থাকে না একটু অন্যরকম এগুলো দেওয়ার জন্য আপনার আবার টেকচারে যেতে পারেন এই টেকচারে গিয়ে যে এটা নিয়ে এটাকে কমায় দেন স্কেল ছোট করে দেন একটু টেকচারও রাখতে পারেন মাইনাস আমি অত দেব না মাইনাস আমার এখানে পরিষ্কার আপনাদের ওখানে হয়তো পরিষ্কার না মাইনাস আমি দেবো কত সাত দিলাম এখান থেকে টেক্সচার একটু চেঞ্জ করে দিতে পারি এরকম কিংবা এরকম কোনো টেক্সচার আমরা ডাউনলোডও করে নিতে পারি ওকে এবার এটা আমরা সেভ করে রাখতে পারি এর নিচে আমরা কোনো শ্যাডো দিতে পারি শ্যাডো দিয়ে রাখি ইফেক্টের ওপর ডবল ক্লিক করব শ্যাডো দিলাম কিন্তু এর শ্যাডো কি করব আমরা অবশ্যই এর শ্যাডো কালো হবে না কারণ জেল জিনিস জেল জিনিসের শ্যাডো কি হবে হ্যাঁ জেল জিনিস আলো পাস করতেছে এর শ্যাডো কখনোই কালো হবে না ওই কালারের সাথে সামঞ্জস্য রেখেই আমাকে কালার দিতে হবে এর ডার্ক ডিপ ডার্ক কালারটা নেই নিয়ে এখান থেকে দিয়ে দিই ঠিক আছে দেওয়ার পরে এটার সাইজ একটু বাড়াই দিতে পারি কমাই দিতে পারি অপাসিটি কমাই দিতে পারি একটু ওকে করি এই একটা স্টাইল তৈরি হলো এটাকে আমরা এখানে একটা নাম দিয়ে সেভ করতে পারি এই যে স্টাইল একটা তৈরি হয়ে গেছে আমরা দুইটা স্টাইল তৈরি করলাম এই যতগুলো স্টাইল দেখতেছেন এইভাবেই তৈরি করা কয়েকটা স্টাইল মানে ইফেক্ট কয়েকটা স্টাইল একসঙ্গে মিশায়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে এখন যদি আমরা ডিলিট করে দেই ডিলিট করে দেওয়ার পরে যদি আমরা সিপিএন লিখি লেখাটাকে বড় করি এবং এখানে যদি এই ইফেক্ট দেই কাজ হয়ে গেল হ্যাঁ কিংবা এই ইফেক্ট দেই লেখাটা সিলেক্ট থাকতে হবে এই ইফেক্ট দিয়েই কাজ হয়ে গেল এখানে কালারটা দিতে হবে আমি এই ইফেক্টে কিন্তু ওই কালার ওভারলে দেইনি এই জন্যে যে প্রথম যে ইফেক্টটা তৈরি করছিলাম সেখানে কিন্তু কালার ওভারলে দেইনি এখানে যদি আমি কালার ওভারলে দিতাম তাহলে কিন্তু এটার মতনই কাজ করতো কালারটাও পেয়ে যেত এখানে কিন্তু কালার ওভারলে না দেওয়ার কারণে এখানে কিন্তু ওই কালারটা পায়নি এখন কোন কালার পাবে আমরা টেক্সটে যে কালার দেব সেই কালারটাই পাবে বোঝা গেছে কালার ওভারলে ছাড়া করার জন্যই এই কাজটা হয়েছে আর ওখানে কালার ওভারলে দিয়ে করছি ওই জন্য ওই টেক্সটে কি কালার থাকলো ওটা বুঝবে না ও ওখান থেকেই কালারটা নিয়ে নেবে কালার ওভারলে থেকে কালারটা নিয়ে নেবে বোঝা গেছে এই দুটার পার্থক্য এটাই দুটা দুইভাবে টেক্সটার কালারটা দেওয়া যাবে ওটার আমি হচ্ছে টেক্সটের কালার যেরকম কালার দিয়ে দিচ্ছি আর আপনি যদি চান তাহলে যে এখানে টেক্সটের কালার ইফেক্টে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আবার কালার ওভারলেতে যাবেন কালার ওভারলে থেকে একটা কালার চুজ করে দেবেন এখন থেকে এই কালারটাই পাবে বোঝা গেছে এটা এখন আপনি সেভ করেন এটা এখন আপনি আবার সেভ করেন ওকে করেন এটা এসে গেল না এই কালারে আসছে কিন্তু দেখেন এটা এই কালারে আসছে এটাও কালারে আসছে এটা কিন্তু কোনো কালারে আসেনি এটাতে কিন্তু শুধু ইফেক্টগুলো আসছে এটা কিন্তু কোনো কালার নাই বোঝা গেছে এই স্টাইলগুলো বিক্রি হয় কেনা বেচা হয় আপনারা যত সুন্দর সুন্দর স্টাইল তৈরি করবেন তৈরি করে কেনা বেচা করতে পারবেন দেখেন এই স্টাইলগুলো দেখেন একইভাবে তৈরি এগুলো সব একইভাবে তৈরি দেখেন হ্যাঁ। একইভাবে সবগুলো স্টাইলগুলো তৈরি করা আছে আপনারা ইচ্ছা করলে এই ধরনের নাড়াচাড়া করে দেখতে পারেন মানে যত নাড়াচাড়া করবেন তত কনফিডেন্ট বাড়বে কত সুন্দর সুন্দর আইডিয়া পাবেন এবং কাজ করতে পারবেন এমন সময় আসবে যে পেশাদার হয়ে এই স্টাইলগুলো বিক্রি করতে পারবেন আচ্ছা, আপনাদের প্রথম দিনে দেখানো হয়েছে গুলিস্তানে থাকি সতেরো আপনি যেখান থেকে কিনবেন সেখানেই তো বিক্রি করা আচ্ছা আপনি লেখেন ফটোশপ আমি আমিও জানি না ঠিক আছে ফটোশপ দেখি তো আমি পারি কিনা আমি জানি না লেয়ার স্টাইল প্রো বা প্রিমিয়াম দেখি কত নেবেন আর ব্রাশ কোথায় কেনা বেচা হয় এই দেখেন এই দেখেন এই লেয়ার স্টাইলগুলো কিনতে হবে আপনার টাকা দিয়ে যেখান থেকে টাকা দিয়ে কেনা যায় সেখানে বিক্রিও করা যায় এখানে আপনি বিক্রিও করতে পারবেন আর যদি প্রো না লেখে আপনি পেইড লিখতে পারেন গ্রাফিক্স রিভার ডট কম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এটা নিয়ে আলোচনা করছিলাম আপনি এখানে সব কিছু বিক্রি করতে পারেন এখানে ওরা করবে কি আপনি যে কোনো কিছু দেবেন এটার ইভেন্ট ইনভেটো মার্কেট প্লেসের ইনভেটো মার্কেট প্লেসের হচ্ছে গিয়ে একটা প্রতিষ্ঠান এর অনেকগুলো আছে থিম ফরেস্ট আছে অডিওর জন্য আছে ভিডিওর জন্য আছে সব কিছু আছে আপনার আর কোথাও যেতে হবে না এখানেই সব কিছু কেনা বেচা হয় এই যে ইনভেন্টু মার্কেট প্লেস পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা কেনা বেচা হয় এখান থেকেই সবচেয়ে বেশি টাকার সফটওয়্যার সব থেকে বেশি টাকার ডিজাইন সব থেকে বেশি টাকার video audio three D file সব কিছু এখান থেকে সবচেয়ে বেশি কেনা বেচা হয় এটা সবচেয়ে বড় মার্কেট প্লেস আপনি কোনো কিছু এখানে জমা দিলেন কিন্তু হবে না বিক্রি করা অ্যাকাউন্ট তো খোলা লাগবে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে গ্রাফিক্স রিভারে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের দেখায় দেবো যে কি কিছু নিয়ম আছে এখানে দেওয়ার আপনি আপলোড করার সময় কয়েকটা ফাইল চাইবে একটা ফাইল এখানে যেটা শো করতেছে এই ছবিটা দিতে হবে ছবির যেটা দেখাচ্ছেন সেটা প্রেজেন্টেশন করতে হবে মোকাপ বলা হয় এটাকে আমি যে কোনো এখানে ক্লিক করি দেখেন এটার দাম কত দুই ডলার এই স্টাইল এক হাজার জন কিনতে পারে এক লাখ জন কিনতে পারে একটা স্টাইল আপনি যদি একটা প্রোডাক্ট এখানে দেন মাসে মনে করেন যে দশটা করে দেন তাহলে বছরে কয়টা দেবেন একশো বিশটা তাই না মাসে যদি আপনি হচ্ছে তিরিশটা প্রত্যেক দিন একটা করে স্টাইল বানায় দিতে পারেন তাহলে বছরে কয়টা হচ্ছে হিসাব করেন তাহলে এক বছর পরে দেখা যাবে দিনে আপনার চার পাঁচটা করে ডাউনলোড হচ্ছে আপনার তখন হয়তো আট দশ ডলার করে আপনি বসে থেকে পাচ্ছেন আপনার হাতে এক বছর দুই বছর কাজ করতে হচ্ছে তারপর থেকে বসে থেকে পাবেন আপনি শুধু এটা না এটা যে স্টাইল তা না এখানে সব কিছু আছে এখানে দেখবেন যে আপনার হচ্ছে প্রিন্টের কতগুলো ব্রুশিয়ার আছে বিজনেস কার্ড আছে বহু কিছু আছে এখানে ম্যাগাজিন আছে কাভার আছে বুক কাভার আছে বুক ডেকোরেশন আছে সব কিছুই আছে এর ভিতরে সব কিছুই আপনি এখানে বিক্রি করতে পারেন এবং সব কিছুই এখান থেকে কিনতে পারেন এখানে দেখেন ওয়েব এলিমেন্ট আছে ওয়েবসাইটের যে পৃষ্ঠাগুলো সেগুলো ওয়েবসাইটের যে বাটনগুলো আছে সেই বাটনগুলোও কেনা বেচা হয় ওয়েবসাইটের হেডারের ডিজাইনও আলাদা করে কেনা বেচা হয় ওয়েবসাইটের মনে করেন যে কন্ট্যাক্ট ফর্ম যেটা কন্ট্যাক্ট যেখানে নাম ইমেল ফোন নাম্বার দিয়ে নিচে বাটনে ক্লিক করে ওটাও আলাদাভাবে ডিজাইন করে বিক্রি কেনা বেচা হয় সব কিছু সব ডিজাইনের একটা টুকরা কিংবা একটা পূর্ণাঙ্গ ডিজাইন সব কিছু এখানে কেনা বেচা হয় আপনি কাজ করতে পারেন এছাড়া আপনার আছে কি আরও আছে ফটো এখানে আছে কি আইকন আছে আইকন কেনা বেচা করতে পারেন ফন্ট আছে ফন্ট তৈরি করে ফন্ট কেনা বেচা করতে পারেন লোগো আছে লোগো তৈরি করে লোগো কেনা বেচা করতে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের মোকাপে দিতে হবে এরকম করে সুন্দর করে সাজায়া দেখাইতে হবে এই জন্য আপনার মোকাপের ছবি দিতে হবে আর প্রথমে যে ছবিটা দেখা যাচ্ছে এই স্কিনের একটা ছোট ছবি দিতে হবে ওপরে ওই সম্পর্কে ডিটেলস লিখতে হবে একটা আলাদা ডকুমেন্ট ফোল্ডারের ভিতর এর সম্পর্কে ডিটেলস লিখতে হবে কীভাবে করছেন মানে এর কালার কি কি কিভাবে কি চেঞ্জ করতে পারবে না পারবে এ সম্পর্কে ডিটেলস লিখতে হবে এবং একটা মূল ফাইল দিতে হবে আপনি পিএইচডি ফাইল ফটোশপে করলে পিএইচডি ফাইল ইলাস্ট্রেটর করলে এআই ফাইল এই ফাইল দিতে হবে দিয়ে একটা জিপ ফোল্ডার করে ওর ভিতরে দিয়ে দিতে ওকে ওখানে আপলোড করে দিতে হবে তখন ওরা করবে কি ওই ফোল্ডারগুলো নিয়ে ও দেখবে যে আপনার কাজটা কীরকম দেখার পরে এই ডলার কত দাম হবে ওরাই নির্ধারণ করে দেবে আপনি নির্ধারণ করতে পারবেন না ওরাই নির্ধারণ করে দেবে যে আপনার প্রোডাক্টের দাম কত যখন দেখতেছে হ্যাঁ আপনার প্রোডাক্টের দাম এত টাকা তখন ওরা ওটা দিয়ে দেবে তারপরে যতবার বিক্রি হবে আপনি ততবারই টাকা পাবেন এবং ভ্যাট শুধুমাত্র ওরা ওরা ভ্যাট মানে কি ওরা কমিশন খায় ওরা আপনাকে একটা প্ল্যাটফর্ম দিল ওরা টেন পার্সেন্ট হোক যে পার্সেন্টই হোক একটা নির্দিষ্ট টাকা নিয়ে নেয় সাধারণত সবাই টেন পার্সেন্টই নেয় দশ দুই ডলারে টেন পার্সেন্ট মানে বিশ সেন্ট আপনি one dollar and eighty cent পাবেন এক ডলার এইটটি সেন্ট পাবেন আর বিশ সেন্ট ওরা পাবে বিশ টাকার মতো নিয়ে হ্যাঁ দুই ডলার থাকলে বিশ টাকার মতো নিয়ে নেবে হ্যাঁ তারপরেও দেখেন যে আচ্ছা। প্রথমে যারা চিন্তা করবে যে এটার দাম দুই ডলার এটা কি রকম হলো আমার দুই ডলার আয় তাদের হবে না এই বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে বেশি টাকা আয় করে তারা এখন এই গ্রাফিক্স রিভার থেকে আয় করে তাও কি ওরা ঘুমায় ঘুমায় আয় করে ওদের হচ্ছে গিয়ে পাঁচশো ছয়শো সাতশো হাজার দেড় হাজার দুই হাজার দেওয়া হয়ে গেছে ওরা এখন ঘুমাচ্ছে ও ডাউনলোড হচ্ছে ওর টাকা পাচ্ছে এক সময় হচ্ছে কি যে রেজাউল আমার সাথে কাজ করতো ও এটাতে প্রথম থেকে কাজ করে আমি কাজ করিনি গ্রাফিক্স রিভারে আমি অন্য কাজ করতে যাই ওয়েবের কাজ করতে যাই গ্রাফিক্স রিভাই কাজ করলাম না ও কাজ শুরু করলো ও এখন তিরিশ চল্লিশ জন ওর ইয়া আছে কর্মী আছে ওই কর্মী দিয়ে কাজ করে নিয়ে প্রত্যেক দিনই হচ্ছে গিয়ে বিশ তিরিশটা করে ডিজাইন আপলোড দিচ্ছে প্রত্যেক দিন তিরিশ চল্লিশ জন কর্মী রাখে এক একটা কর্মীকে ওরা ওরা ও হচ্ছে গিয়ে বারো থেকে পনেরো হাজার টাকা বেতন দেয় হ্যাঁ আর যা এক্সপার্ট কিছু রাখছে তাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দেয় কিছু শুধু এক্সপার্ট যারা আছে তারা হচ্ছে ওই যারা ডিজাইন করে দেয় না ওই ডিজাইনগুলো দেখে ঠিকঠাক করে আপলোড দেয় আর বাকিগুলো হচ্ছে সবসময় ওই ডিজাইন টুকরা টুকরা ডিজাইন করে করে দেয় হুম এখন যে ও কত টাকা আয় করে চিন্তার বাইরে মাথা এখান থেকে আপনি বিক্রিও করতে পারবেন কিন্তু পারবেন গ্রাফিক্স রিভার এর চেয়ে বড় কোনো প্ল্যাটফর্ম নাই এখানে সব কিছু কেনা বেচা হয় এটা একটা স্টাইল দেখেন পিডিএফ টেক্সট ইফেক্ট যে ইফেক্ট হ্যাঁ, তাহলে ডাউনলোড করার পর ভাগ ভাগ করে পরে লিখতে পারবে না ডাউনলোড হ্যাঁ? করার পরে হ্যাঁ। কারণ আমি তো যে লেখা দিছি ওরা তো ওই লেখাটাই নিবে না ওরা তো লেখাটা চেঞ্জ করতে পারে কোন লেখা বুঝলাম না ডিজাইনে হ্যাঁ। আপনি যেভাবে সেটা আর স্টাইলটা শুধু আপনি দিয়ে দিবেন হ্যাঁ, এখানে যে স্টাইলটা হ্যাঁ। আছে এই স্টাইলটা তো আমরা সেভ করতে পারি যে কোনো স্টাইল আমরা সেভ করতে পারি স্টাইল সেভ করা যায় আমরা যে স্টাইল তৈরি করছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে স্টাইল আসলো এই যে এই স্টাইলটা যে তৈরি করলাম এই স্টাইলটা তো আমরা সেভ করতে পারবো এখান থেকে আমরা জাস্ট এখানে গিয়ে সেভ স্টাইল সেভ করলে স্টাইলটা সেভ হবে এখানে একটা নাম দিয়ে আমরা এখানে সেভ করব ডেস্কটপে আমি তো এই স্টাইলটা বিক্রি করব। যখন ও স্টাইলটা লোড করবে তখন এখানে আসবে আসার পরে যে কোনো লেখার উপরে ক্লিক করলেই ওই স্টাইলটা এখানে খেয়ে হয়ে যাবে ও যে কোনো লেখাই লেখো ও কি লিখবে আমার তো দেখার বিষয় না আমার শুধু স্টাইল বিক্রি দেয় কথা আর আমি স্টাইলটা সুন্দর করে পরিবেশনের জন্য একটা মোকাপ তৈরি করে দেব সুন্দর প্রেজেন্টেশন করব এই হ্যাঁ যে হ্যাঁ এই স্টাইলগুলো থাকবে মোকাপে কি কাজে ব্যবহার করা কি বলে সিপিএন লিখলাম এটা দিয়ে এখন এটা হচ্ছে সিপিএন যেটা বিজনেস আমি হচ্ছে ব্যানার করতে পারি লিফলেট করতে পারি পোস্টার করতে পারি আমার ইয়ে আমি ওয়েবসাইটের হচ্ছে ইয়াতে এ দিতে পারি ডিজাইনের ক্ষেত্রে পিকচারটা ডাউনলোড করবে না ওটা আপনার হচ্ছে যেটা দুই ডলার দিয়ে কিনবে পিকচার ডাউনলোড করবে কেন স্টাইল ডাউনলোড হবে স্টাইল ডাউনলোড হ্যাঁ আমার পিকচার দেয় ওই পিকচার দিয়ে আমি কি করবো আমার তো পিকচারের দরকার ওটা খালি শো এর জন্য আপনি যেটা বিক্রি করতেছেন সেটা দেখতে কেমন সেটা যদি না দেখি আমি তাহলে কি কিনবো স্টাইলটা যে কীরকম সেটা তো আমি ওটা ছবি ছবি ছবি তো ও ডাউনলোড করা হবে না বোঝা গেছে